সাবাস বাংলাদেশ এখনও অনেক রাত চারদিকে গোটে অন্ধকার ভোরের আলো ফুটবে অবসান হবে প্রতীক্ষার ঝিমিয়ে পড়েছি জাতি পরাধীনতায় জন্ম জন্মান্তরের সাথী কে দিবে আশা কে দেখাবে পথ কেমনে দিবে পাড়ি এতে মেয়ের রাত ধূমকেতের মতো হলো তার আবির্ভাব এক পথেকার নিচে সমবত করি বাঙালির মনে করিলে প্রাণের সঞ্চার মুক্তি মন্ত্র দিলে কানি পাল্টে গেল রূপে বাংলার একটি কণ্ঠ একটি বজ্রহংকার সে যে বঙ্গবন্ধু তুমি মোদের অহংকার বঙ্গবন্ধু আর স্বাধীনতা সে যে চির সমান্তরাল যুগে যুগ ধরে থাকবে কীর্তি শত সহস্রকাল আজ মোরা জন্ম স্বাধীন আমরা মুক্ত আমরা বাধাহীন ছুটি চুলি মুক্তির আনন্দে স্বাধীন দেশে স্বাধীন বেশে চলে গেছে বিজয়ের প্রায় পঞ্চাশটি বছর বাংলার মাটিতে এখনো সক্রিয় এহিয়াদের এ প্রেতাত্মাদের বহর ওরা খুব লেখেতে চায় স্বাধীনতা ওরা ছিঁড়ে ফেলতে চায় পতাকা ওরা স্তব্ধ করতে চায় অর্থনৈতিক মুক্তি সভ্য মানুষের শ্রদ্ধ ধরি করে হয়রানি চলো সবাই হাতে হাত রাখি সোনার বাংলা সোনা দিয়ে করি বুক ভরে নেই স্বস্তির নিঃশ্বাস প্রাণ বরে বলি সাব্বাস বাংলাদেশ সাবাস